strong. অনেকেই ফ্রিল্যান্সিং এ কন্টেস্ট উইন করার পরে ক্লায়েন্টকে ফিডব্যাক প্রোভাইড করে না বা ফিডব্যাক প্রোভাইড করা না ফলে আমাদের প্রোফাইলেও ক্লায়েন্টের কমেন্টটি অ্যাড হয় না এটার জন্য ক্লায়েন্টকে ফিডব্যাক প্রোভাইড করাটা খুবই দরকার তাহলে আমাদের প্রোফাইলেও সেমভাবে ক্লায়েন্টের কমেন্টটি শো করবে না অর্থাৎ আমাদের ওয়ালে ক্লায়েন্টের কমেন্টটি শো করবে না তো আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্লায়েন্টদেরকে ফিডব্যাক প্রোভাইড করা যায় অনেকে অনেক সময় ক্লায়েন্টকে কি ফিডব্যাক প্রোভাইড করবে সেটা বুঝতে পারে না এই যে আমি এখানে চল্লিশ ডলারের একটা কন্টেস্ট ছিল সেখানে ছত্রিশ ডলারের মতো যোগ হয়েছে অর্থাৎ ফাইভ পার্সেন্ট ফ্রিল্যান্সার ভ্যাট কেটে নিয়েছে আমি এখান থেকে ক্লায়েন্টকে যদি ফিডব্যাক প্রোভাইড করতে চাই দুইটার মধ্যে একসাথে ঢুকলেই হবে লিভ ফিডব্যাক অনেকে আবার এটাও বুঝতে পারে না যে ক্লায়েন্টকে কি ধরনের কমেন্ট দিব এটা এটারও একটা সলিউশন আমি দেখি দিচ্ছি ফার্স্ট অফ অল আমি সবগুলো ফাইভ স্টার দিই যেহেতু ক্লায়েন্টের কোনো সমস্যা ছিল না ক্লায়েন্ট খুব সুন্দরভাবে আমাকে কাজ হ্যান্ড ওভার করেছে এবং রিসিভ করেছে তো সেহেতু আমি একটা পজিটিভ ফিডব্যাক এখানে লিখে রেখেছি আপনাদের অনেকের যদি কোনো প্রবলেম হয় ইংলিশে সেক্ষেত্রে ট্রান্সলেট করে সেটি প্রোভাইড করবেন কমেন্টটি সঠিক কিনা বা স্পেলিং ঠিক আছে কিনা এখান থেকে চেক করে নিয়ে নিতে পারবেন আচ্ছা এখানে জাস্ট আমি একটা জিনিস লিখব যেটা হচ্ছে আমার ক্লায়েন্টের নাম আমি ক্লায়েন্টের নাম এখানে কপি করে রেখেছিলাম এভরিথিং ইজ ওকে তো আমি এটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমি এখান থেকে কমেন্ট বক্সে আমার ফিডব্যাকটি প্রোভাইড করে দিলাম এখানে রেড ইউজার সাবমিট করে দিলাম আমার কমেন্টটি অলরেডি পাবলিশ হবে তবে এইখানে আপলোড শো এখানে আমার মনে হয় এগুলো দরকার হয় না এখানে আপনার পরে দিলে পরে নিতে পারেন তবে হ্যাঁ। আমি বেসিক্যালি বেশিরভাগ সময় এটি দিয়ে থাকি আজকে দিতে চাচ্ছি না কিন্তু তারপর এটি যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমি এইগুলা সব গ্যাপগুলো ফিল আপ করে দিচ্ছি লোগো ডিজাইন লোগো ডিজাইন চলে এসেছে এইখানে একটা ব্যাপার সেটা হচ্ছে আমার যে উইনিং ডিজাইনটা সেটি এখানে আটশো বাই আপনাদের যে কমেন্টটা আমাদের ওয়ালে পোস্ট হবে না আবার আমাদের রিভিউটা বাড়বে না তো আমি এখানে আপলোড প্রোটেস্ট দিয়ে দিলাম ওকে আমাদের কাজ কমপ্লিট আশা করি আপনারা যারা অনেকে উইনিং পান কিন্তু ক্লায়েন্টকে ফিডব্যাক প্রোভাইড করেন না তারা আশা করি এই টিউটোরিয়ালটির মাধ্যমে হেল্প পাবেন ইনশাল্লাহ